সালাম বন্ধ ও প্রাণ বন্ধু তোমার করলাম পরাণের বন্ধু আমি তোমার বন্ধু Hey! দিয়া মহাশনে জাহাগাতে শ্রী পাবে দিয়া মহাশনে জাহাগাতে শ্রী পাবে হইল হন্তা

ভুলে গেছো কথা অন্তরে জ্বালাইয়া ভুলে গেছো কথা অন্তরে

Allah তোমার যদি আমার প্রাণে দয়া লাগে মোদা তোমার যদি মায়া আমার প্রাণে দয়া লাগে Juggernaut.